মন ভক্তি ভরে মুরশিদ ধরে কর সাধনা মন ভক্তি ভরে মুরশিদ ধরে কর সাধনা তবে সঠিক পথে পাবে সন্ধান খেলা করোনা মন ভক্তি ভরে শীল ধরে কর সাধনা যেজন শক্ত বেশি শিলাম হসে হবে সে পাথরে মন বানাতে রে যেজন শক্ত বেশি শিলাম হবে সে পাথরে মন বানাতে রে হবে অন্ধকার দূর সে যদিতে আলোর টেরে কি পাই জন্ম কানায় মন ভক্তি ভরে মুরসি ধরে কর সাধনা সোনার খনি থাকলে তোমার শুধু নইলে সবই বেকার রে সোনার খনি থাকলে তোমার শুধু নইলে সবই বেকার রে যখনই থাকলে তোমার শুধু নইলে সবই বেকার রে শুধু কারে কার চিটে পুড়িয়ে কার পাকা ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা ফুলের মধ্যে মধু আছে গোবরে কি তার রে ফুলের মধ্যে টের পেছে রে কেবল মোমাছি যায় যারা তারা নিজ করোয়ে এত হারারে হেলায় জীবন কাটায় যারা তারা নিজ করো হে এত হারারে সমুদহন কয় অহংকার হয় নাই খেলা করো না মন ভক্তি ভরে মুর্শি ধরে সাধো সাধনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা